সুপ্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের সবাইকে যাচ্ছে জানাচ্ছি শুভ ইংরেজি নববর্ষ দুই হাজার তেইশ নববর্ষের এই প্রথম দিনে আমি আশা করছি আমরা অনেক সুন্দর থাকবো এই নতুন বছরটিতে এবং আমরা সুস্থ থাকব নতুন নতুন সৃষ্টির ব্রতে নিজেকে বেশি বেশি সম্পৃক্ত রাখতে পারব নতুন এ বর্ষে মানব কল্যাণে ধনাত্মক মন নিয়ে আমরা সবাই একসাথে সুদৃঢ় প্রত্যয় শুদ্ধতার সাথে দেশ ও প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করব এবং এগিয়ে যাব এই কামনা আমি করছি আপনাদের প্রয়োজনে আমি যদি কোনো রকম অবদান রাখতে পারি আমি অত্যন্ত কৃতার্থ হব আপনাদের আশীর্বাদে আপনারা জানেন যে আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করে আশা করি নতুন বর্ষে আমাদের অতীতের যত রকম গ্লানি আছে অকল্যাণ আছে হিংসা আছে নেতিবাচক চর্চা আছে এগুলো আমরা এড়িয়ে যেতে পারবো আমরা মুছে ফেলতে পারবো আমরা সবাই একসাথে হাতে হাত রেখে জেগে উঠব দেশপ্রেমের চেতনায় আমরা এগিয়ে যাব উন্মুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে আশা করি আমরা যদি শুদ্ধ থাকি আমাদের যেমন জীবন পাল্টাবে এবং আমরা রাষ্ট্রে সমাজে অনেক বেশি অবদান রাখতে পারবো চলুন আমরা এই নতুন বর্ষটিতে এই বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়কে একটি নতুন আঙ্গিকে আমরা দেখতে দেখার জন্য চেষ্টা করি আমরা নিজে থেকে নিজেদের সক্ষমতাকে জাগ্রত করি এবং আমরা সবাই মিলে আমাদের বিশ্ববিদ্যালয়কে আমাদের মতো করে রাষ্ট্রের উপযোগী এবং আন্তর্জাতিক মানের একটা পর্যায়ে ধীরে ধীরে নিয়ে যাওয়ার প্রত্যয়ে আমরা কাজ করতে শুরু করি সবাইকে আবারও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ